नमस्कार வணக்கம் আজি আমি লিখিবা তামিলে বাক্য গঠন বাক্য তামিলে বাক্যম উদাহরণ তামিলে উদাহরণ তো গত গত ভিডিও দেখলে এইটা তো ইদু কুযায় মানে সব সে জিনিস হোক পশু হোক পক্ষী হোক আমার পাখে অনেক ଦେଖୁଥାକୁ ଇଦୁ ଏବଂ ସେ ଆମ ପାଖରେ ନାହାନ୍ତି ଦୂରରେ ଅଛନ୍ତି ଆଦୁ ଦେଖନ୍ତୁ ସେଭଳି ବସ୍ତୁ ବା ଜିନିଷକୁ ତାମିଲରେ ପରୁଲ କୁହାଯାଏ ପରୁଲ କବାଟ କାଦାଦୁ କବାଟ いな色おしゅく Mirkan Mirkan Pasur

କାଗମ ବା ଲେଖିଲା ବେଳେ କାଉକୁ କାଗମ ଲେଖାଯାଏ କହିଲା ବେଳେ କାକା କୁକୁଡ଼ା ସେଭଲ seven. যা আমি দেখতে পেয়ে গত ভিডিওরে ଯେକୌଣସି ମଣିଷଙ୍କୁ କିମ୍ବା ଆପଣଙ୍କଠୁ ବଡ଼ ହେଇଥାଇପାରେ ସାନ ହେଇଥାଇପାରେ ତାକୁ କିଛି ପରିଚୟ ସୂଚିତ କରିବା ପାଇଁ ଆମେ ୟାର ବ୍ୟବହାର କରୁଥିଲେ ତ ଏଠି ଏନା ଏନା ଅର୍ଥ ପ୍ରଶ୍ନବାଚକ କରିବା ବାକ୍ୟ ଗଠନ ପାଇଁ ପ୍ରଶ୍ନବାଚକ କରାଯାଏ ତ ଦେଖନ୍ତୁ ମୁଁ ଆପଣଙ୍କୁ ବାକ୍ୟ ଗଠନ କରିକି ଦେଖାଉଛି പല്ല് അരക്ക ചിമിസ ഇത് പല്ല് ഇത് കോണം നിമിഷം ସେ ଜିନିଷଟି ଆପଣଙ୍କ ପାଖରେ ଅଛି ତ ସେଟାକୁ ଆମେ ଦେଖେଇବା ପାଇଁ କହୁଛୁ ଏନା ଖୋଲଲୁ ଠିକ୍ ସେଇଭଳି ଆମେ ବି ଆନ୍ସର ଦେବା ଏତୁ ପାଳନା hasil kerala ida kola itu enak perlu itu panai tidak mati ya এইটা মিল্কমাথা পশু আদ্রত সেইটা নাথা କ'ଣ ସେଇଟା କି ପଶୁ ବା ସେଇଟା କ'ଣ ପଚରାଯାଏ পাঁচশো পাঁচশো পাঁচশো অর্থ গাই তো ফ্রেন্ಡ್ಸ್ তামিলে বাক্য গঠন চলে যাইছি নেক্সট কিছু